তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি একবার লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি লাস্ট অবধি দেখবেন লাস্ট অবধি না দেখলে কিছু বুঝতে পারবেন না তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন নবীকে আবুল আম্বিয়া বা বহুনবীর পিতা বলা হয় উত্তর হজরত ইব্রাহিম আল ইসলামকে আবুল আম্বিয়া বা বহুনবীর পিতা বলা হয় প্রশ্ন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেন উত্তর ইরাকে প্রশ্ন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আমলে অভিশপ্ত রাজার নাম কি উত্তর নমরুদ প্রশ্ন কুখ্যাত নমরুদের মৃত্যু হয় কি করে উত্তর মাথার ভিতরে একটি পা ভাঙা মশার কামড়ে প্রশ্ন হজরত ইব্রাহিম ইসলামের উপাধি কী ছিল উত্তর খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু প্রশ্ন হজরত ইব্রাহিম ইসলাম কাকে কুরবানি করতে আল্লাহর নির্দেশ পেয়েছিলেন উত্তর নিজ পুত্র হজরত ইসমাইল ইসলামকে প্রশ্ন হজরত ইব্রাহিম ইসলাম কত বছর জীবিত ছিলেন উত্তর একশো পঁচাত্তর বছর প্রশ্ন হজরত লুত সাল্লাম কে ছিলেন উত্তর হজরত ইব্রাহিম আলাইসাল্লামের ভ্রাতুষ্পুত্র এবং আল্লাহর একজন নবী প্রশ্ন হজরত লুত সাল্লামের কমের নাম কি উত্তর সামুদ প্রশ্ন হজরত লুত আলাইসাল্লামের কমের ওপর কেমন আজাব অবতীর্ণ হয় উত্তর তাদের বাসস্থান এলাকা সম্পূর্ণ উল্টিয়ে সাগরে পরিণত করে দেওয়া হয়েছিল যেই সাগরকে বর্তমানে মৃত সাগর বলে ঘোষণা করা হয় প্রশ্ন কোন নবী আল্লাহ ভয়ে এত বেশি কেঁদেছিলেন যে তার সুন্দর চেহারার পানির দাগ বসে গিয়েছিল উত্তর হজরত ইসাহাক আলাইসাল্লাম হজরত ইয়াকুব আলাইসাল্লাম প্রশ্ন পবিত্র কোরআনে হজরত পবিত্র কোরআনে হজরত ইয়াকুব আল ইসলামের নামটি কত জায়গায় লেখা আছে উত্তর দশটি স্থানে প্রশ্ন হজরত ইয়াকুব আল ইসলাম কোথায় ধর্ম প্রচার করেছিলেন উত্তর কেনানে প্রশ্ন হজরত ইয়াকুব আল ইসলামের সর্বকনিষ্ঠ পুত্রের নাম কি ছিল উত্তর হজরত ইয়াকুব আলাইসলামের সর্বকনিষ্ঠ পুত্রের নাম ছিল বিন ইয়ামিন প্রশ্ন হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবনে ঘটনাকে কোরআনে কি নামে অবহিত করা হয়েছে উত্তর আহসানুল কাসাস তথা উত্তম কাহিনী প্রশ্ন আজিজের কোন নিকটাত্মীয় হজরত ইউসুফ আলাইসাল্লামের প্রেমে আসক্ত হয় উত্তর আজিজের পত্নী জুলাইখা প্রশ্ন নবীদের মধ্যে সর্বাপেক্ষা সুশ্রী বা দেখতে সুন্দর ছিলেন কোন নবী উত্তর হজরত ইউসুফ আলাইসাল্লাম প্রশ্ন হজরত ইউসুফ আলাইসাল্লামের শোকে তার পিতার কি অবস্থা হয়েছিল উত্তর পুত্রের শোকে পিতা ইয়াকুব আলাইসাল্লাম কেঁদে কেঁদে অন্ধকার হয়ে গিয়েছিলেন অন্ধ হয়ে গেছিলেন প্রশ্ন শৈশবে হজরত ইউসুফ আলাইসাল্লাম কি স্বপ্ন দেখেছিলেন উত্তর এগারোটি নক্ষত্র এবং চন্দ্র ও সূর্য তাকে সেজদা করছে প্রশ্ন হজরত ইউসুফ আলাইসালাম কত বছর বয়সে ইন্তেকাল করেন উত্তর একশো দশ বছর বয়সে প্রশ্ন তার দাফন কোথায় করা হয় উত্তর ফিলিস্তিনে বন্ধুরা আজকে তাহলে এই অবধি আবার আসবো নতুন পর্ব নিয়ে ততক্ষণ বিদায় ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ